দাওয়াত না দিল দাওয়াতের বর্ষায় কেন থাকে হ্যাঁ দাওয়াতের বর্ষায় কেন থাকে কি মাংস দেন খাওয়ারে একবার মহিতে ঘুরে জায়গা সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আহসান আলী এ খবর জানার পর থেকে তার ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া আমরা বড় হয়ে গেছি চলে যাব হুমায়ুন ফরিদি চলে গেছেন আরও অনেকেই আমাদের ছেড়ে চলে গেছে এবং নাট্য আন্দোলনের কর্মীদের প্রতি আমার আহ্বান রইল নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাইয়ের প্রতি আমার একান্ত অনুরোধ নাট্য জগৎটাকে একটু চাঙ্গা করেন অভিনয়ও করেছি অনেক টাকা কামাইছি কিন্তু কমপক্ষে আশি ভাগ জনসেবায় মানুষের উন্নয়নের জন্য মানুষের সেবা করি মূলত নিজের সেবা করা হয়নি আছে হায় রে তোকে ভালোবাসা মানুষ